আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক স্ট্রোক এরকম একটি সমস্যা একটা মানুষ বলতে গেলে পুরো একটি পরিবার অনেক ক্ষেত্রেই ধ্বংস হয়ে যায় কারণ কোনো কোনো ক্ষেত্রে এর চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে যায় যখন পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বা স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে যান পঙ্গুত্ব বরণ করেন সেই সংসারটাই অনেকটা অচল হয়ে যায় পুরো সংসারটাই দেখা যায় অন্ধকারে নিমজ্জিত হয় সুস্থ স্বাভাবিক মানুষ হাঁটাচলা করছেন খাওয়া দাওয়া করছেন নামাজ পড়ছেন দৈনন্দিন সব কাজ করছেন বাট হঠাৎ করেই স্ট্রোক করেছেন সুস্থ স্বাভাবিক জীবন একদম প্রায় দশ নস হয়ে গিয়েছে এরকম হাজারো ঘটনা আছে অনেকে আছেন পনেরো বিশ বছর যাবতীয় স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে পড়ে আছেন চিকিৎসা করাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না সুস্থ হচ্ছেন না আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নত আধুনিক চিকিৎসার বদলতে অনেকে সুস্থতা লাভ করছেন স্বাভাবিক জীবনে ফিরে আসছেন স্বাভাবিক হাঁটাচলা খাবার দাবার দৈনন্দিন জীবনের কাজগুলো সব কিছু করছেন অনেকে চাকরি ব্যবসা বাণিজ্য সবই করতে পারছেন দর্শক এর একটাই কারণ সেটা হচ্ছে সঠিক চিকিৎসা আপনি যদি সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে আপনি পান অবশ্যই আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন উনি একজন মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক ওনার হাত ধরে লাখ লাখ শিক্ষার্থী আজকে পুরো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তরে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে আলো ছড়াচ্ছেন সেই মানুষটাই রিটায়ারমেন্টে গিয়েছিলেন হঠাৎ করেই একদিন স্ট্রোক করেছেন এবং প্রায় প্যারালাইজড হয়ে গিয়েছেন থেমে থাকেন চিকিৎসা করে গেছেন কিন্তু চিকিৎসা করার পরবর্তী অবস্থায় কেমন আছেন উনি কি হয়েছে পুরো বিষয়টা আমি একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আজকে জানার চেষ্টা করবো আসুন দর্শক আসুন ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার আনোয়ার হোসেন বিশ্বাস আনোয়ার হোসেন বিশ্বাস স্যার সিনিয়র শিক্ষক ছিলাম বড়রা এই যে মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা স্যার আপনার দেশের বাড়ি কোথায় স্যার দেশের বাড়ি আছে নড়াইল জেলা কালিয়া থানায় আচ্ছা। হররিয়া গ্রাম হররিয়া গ্রাম একই গ্রামে আপনি শিক্ষকতা একই গ্রামের হাই স্কুলে শিক্ষকতা আচ্ছা স্যার আপনি রিটায়ারমেন্ট করেছেন কত বছর চোদ্দোর দুই দুই হাজার সালের হ্যাঁ। ফেব্রুয়ারিতে আপনি রিটায়ারমেন্ট করেছেন রিটায়ারমেন্টের পরবর্তী অবস্থায় দিনকাল কিভাবে কাটতো কি করতেন ওই বাজার করা খাওয়া দাওয়া এই ছাড়া আর লোকদের সাথে ঘোরাফেরা বিভিন্ন কাজ এগুলো করে আপনার সময় কাটতো বেশি প্রধান জিনিস হলো আমার ছেলে মেয়েদের সঙ্গে মিলামেশাটা আচ্ছা। কারণ ওদেরকে ছাত্রদের সাথে তাদেরকে পড়া তাদেরকে পড়া তিন বাস পড়াতাম আচ্ছা স্যার আমরা জানি যে আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল তো সেটা কত সালে ঘটেছিল ঘটেছিল হাজার বিশ সালে মানে যখন পুরো বাংলাদেশে অলরেডি কোভিড হ্যাঁ। কোভিডের একটা হ্যাঁ, মহামারী ছড়িয়ে পড়েছে ওই সময়টা হচ্ছে আপনার একটা ছোট্ট হ্যাঁ, দুর্ঘটনা তখন কি হলো যখন বসলেন যখন হঠাৎ করে বসলাম হ্যাঁ। বসে চেয়ার বসে আছি এখন চিন্তা হচ্ছে গ্রেই উঠে বাড়বে পাওয়ার আর আগুন বাবার আর আর আর আগুন এরপরে আমি হাত দেখি হাতের নুড়ি বেড়াচ্ছে হাতের কোনো শক্তি নেই তারপর কোনো আমার বাড়ি নেই বাড়ি নিল বাড়ি নেওয়ার সাথে ছেলেটা খোলা হলো পরে জানালো গাড়ি ফাটালো আমরা এনতে গাড়ি দিয়ে সাথে নদীর কূলে গেলাম সে গাড়িতে নিয়ে খুলনায় আচ্ছা মেডিকেল ইমার্জেন্সি আপনাকে নিয়ে গেল তখন আপনার সেন্স আছে কথাবার্তা বলতেছি সবকিছু ঠিক আছে কিন্তু আপনি ভিতরে আপনি একটা স্ট্রোক করে ফেলেছেন সে সময় কথাবার্তা মানে শুধু হাঁটতে পারতেছে না তার সবই হাতটা ই করতে পারতেছে না তারপরে গেলাম ওখানে ছয় দিন দিন জেনে ওই ডাক্তার নিউরোলজিস্ট খুলনা বিভাগীয় উনি বললো যে বাস্টের ভাই আমার চিকিৎসা শেষ আপনি বাসায় যান যে থেরাপি নেবেন তবে মেশিনের থেরাপি নেবেন না হাতের থেরাপি দেবেন আচ্ছা সেখানে খুলনায় দিলাম বেশ কিছুদিন দিলাম ওই এইরকম একটু হাঁটাফিটা করতাম এত এরপরে বাড়ি চলে আসলাম চলে আসার পরে ছেলেরা আপনাদের ওই দেখে যে ওই মানে হ্যাঁ। তখন কি হলো আপনি যে স্ট্রোক করলেন এক হাত এবং এক পা সেই অসুস্থ আচ্ছা এক হাত এবং এক পা আপনি নাড়তে পারছেন না না আচ্ছা তো হসপিটাল থেকে আপনাকে বললো যে আপনি যে থেরাপি দেন থেরাপি দেন ওখানে তার চিকিৎসা সে আঙ্গুলকে সোজা করতে পারলো না আচ্ছা সোজাই হয় না এরকম থাকতো এই হলো তো এই হয় হুম ওই অবস্থায় বাড়ি আসলাম বাড়ি এসে কিছুদিন থাকলাম থাকার পরে ছেলেরা অনেক আমাকে বলে যে আপনি খুলনায় চলে ঢাকায় চলে ঢাকায় উন্নত চিকিৎসা হ্যাঁ। উন্নত চিকিৎসা আমি বললাম যে না আমি যাবো না তারপর আমার কাছে আনার জন্য আমি রুম টুম সব ঠিক করে রেখেছি জাতীয় তারপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাবতরে আমার অনুরোধ করাই আপনারা নিয়ে আসুন মানে আপনার ছেলে এর মাঝখানে খুঁজতে শুরু করলেন যে কোথায় ভালো ফিজিওথেরাপি আছে কোথায় ভালো ট্রিটমেন্ট আছে যখনই সে খবর হ্যাঁ। পেয়েছে বাবাকে সফরুল্লাহ সাথে উনি আলাপ করেছেন সে নিজে অলরেডি এসে কথা হ্যাঁ, বলে আলাপ করেছে কথা বলে বলে আপনার আব্বুটা আনেন দেখা যাক আল্লাহ সে অবস্থায় এসে তবে প্রথম দিকে কোনো পরিবর্তন আসে পরে আল্লাহ অনেক পরিবর্তন করছে চেষ্টা করেছিলাম যে আরো থাকার আচ্ছা। জন্য তখন উন্নত চিকিৎসার জন্য সরাসরি চলে আসেন এবং ভর্তি হয়ে যান ভর্তি হয়ে যায় ট্রিটমেন্ট মানে শুরু হয়ে যায় আপনার ইনশাআল্লাহ সেই দিনের থেকে যেদিন আইছে সেই দিন থেকে আমার সেদিন থেকে ট্রিটমেন্ট এবং ধীরে ধীরে ধীরে ধীরে একটা সময় বিশেষ একটা পর্বে পৌঁছে গেছি আচ্ছা এখন আপনি একটু ধরে ধরে হলো আপনি হাঁটা চলা করতে পারছেন হ্যাঁ, হ্যাঁ, সিঁড়ি নিজে নিজে সিঁড়ি ভেঙে নিজে নিজে সিঁড়ি ভেঙে যেটা আগে আপনি হ্যাঁ, করতে পারতেন যেটা আমার সম্ভব ছিল যাই আমার থেরাপিস্ট আছেন যেহেতু আপনার পরিশ্রম সে মানে তার পরিশ্রম মানে কি আপনার যতগুলো থেরাপিস্ট আছে এটা আমি যেই বলি তার মতন হবে না যেই সেটাই আমি এখানে বারো জন থেরাপিস্ট নিছি তবে আমার মনে হতো তাকেই পাইছি এবং সে আমাকে বাপের মতন ভক্তি শ্রদ্ধা করে এবং সে আমাকে সেইভাবে থেরাপি দেয় কোনো সময় দেখে না সে যা করে এই আমার ওষুধকে আনতে হবে আমার মুড়ি আনতে হবে আমার এই যে যা করছি করতে হবে সেই আমার ছেলের কাজ করে সেই করে একটা পরিবারের সদস্য হ্যাঁ সদস্য মানে কি আল্লাহ তাই বলছে যে আমি যখন সুইডেন যাওয়ার আগে আপনার যাবো বেড়াতে আমি বলছি ধন্যবাদ ইনশাআল্লাহ এই যে কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে আমার যেতে ইচ্ছা করছে না আসলে তাই আপনি কি বলছেন আমার এখানে আপনার অধিক কাঁদছে একটা মায়া আচ্ছা, পড়ে গেছে ওই যে পাসিকা মানে বোন বলেছে যে বলছে কি কান্না খাইনি সেটাই এই যে আপনারা বলছেন না যদি আপনারা থাকতে বলেন তাহলে এসে থাকবো সমস্যা নেই স্যার আপনি অবশ্যই থাকবেন স্যার আপনার অসংখ্য গুণগ্রাহী আছেন অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে আল্লাহ শোনেন এখন আল্লাহর ইচ্ছা আমার মনে হয় ওই এলাকায় কোনো কিছু যদি আপনারা পাবেন ইনশাল্লাহ আমার মাধ্যমে দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো মানুষ আছেন দেখুন যে মানুষটা হাঁটতে পারতেন না বিছানা থেকে উঠতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন উনি এখন হাঁটছেন সিঁড়ি দিয়ে উনি ওঠানামা করতে পারছেন কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন এরকম অনেক কাজই যেটা আগে একটা সময় ওনার কাছে অসম্ভব মনে হতো সেই কাজগুলো এখন উনি নিজেই অনায়াসে করতে পারছেন যেটা শুনলেন যে ওনাকে যারা থেরাপি দিয়েছেন স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন এবং পুরো জিনিসটা সঠিক সময় হয়েছে বলেই এবং অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে উনি আরও সুস্থ হয়ে ওঠেন আরও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এবং আমাদের স্যারের জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম